এখন তো সবাই ব্যবহার করি সো স্মার্ট প্রো ব্যবহার করার সময় হচ্ছে মনে হয় বাইরে তেমনটা হয় না সব কিছু মনে হয় ঘরেই হয় তো ঘরে হওয়ার কারণটা সেটাই যে বেশিরভাগ মোবাইলটা ঘাটাঘাটি করতে ইচ্ছে হয় কেন না ইচ্ছা হয় আমার ইচ্ছে সো আপনার ফোনের ব্যাটারি লো হয়ে যায় বা আপনার ব্যাটার কোনো পারফরমেন্স দিতে পারে না সেগুলো নিয়ে আমি আজকে কথা বলবো আমি দশটা টিপস দিব সেই দশটা টিপস দিয়ে আপনারা কিন্তু নিমেষে কিন্তু আপনার ব্যাটারিকে অনেক ভালো রান করতে পারেন তো বেশি প্যাক না করে ভিডিওটি শুরু কর নাম্বার ওয়ান তো আপনারা অনেকেই আপনার কম দামি চার্জার ফোন বা কেবল ব্যবহার করে থাকেন মানে কোনো ব্র্যান্ড কম দামি কোনো একটা ব্র্যান্ড ব্র্যান্ডের কোনো একটা প্রোডাক্ট কিনে থাকেন চার্জার চার্জ দেন এইগুলা কিন্তু আপনার ফোনদের অনেক মারাত্মকজনক আরেকজনের ফোনের চার্জার দিয়ে আপনি যদি চার্জার দেয় তো আপনার চার্জারের ঘাট কিন্তু অনেক কিছুই মানে নষ্ট হয়ে যেতে পারে বা আপনার মোবাইলকে স্লো করতে পারে টিপস নাম্বার টু এর মাধ্যমে আপনার যদি আপনার একটা ব্যাক কাভার সব স্বপনই কিছু কিছু সময় লাগে কিছু সময় আপনার না লাগাই ভালো হয় যেমন গেমারের মধ্যে বা আপনার মোবাইল চার্জের মধ্যে কিন্তু আপনার ব্যাক কাভারটা না ইউজ করলেই হয় আর গেমারের জন্য বলবো যে পিছনে ফোন বা কেবল একটা কোনো একটা প্যান্ট পাওয়া যাবে মানে বাইরে সেগুলো ব্যবহার করার জন্য অনেক অনুরোধ রইলেও সেগুলো দিয়ে আপনারা অনেক ব্যাটারি যাতে পাবেন এমনকি আপনার ফোন যে সময় গরম হয়ে যায় সেগুলোতে আপনি ব্যাক কাভারটা না রাখলেই হয় তো টিপস নাম্বার থ্রিতে আমি বলবো যে আপনার একটি আপনার ধরেন আপনি শুয়ে আছেন এর মধ্যে আপনি ঘরে আছেন ঘরে থাকতে আপনি একশো পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট হলো আর আপনি চার্জ দিয়ে দিলেন এটা অবশ্যই করা যাবে না বারবার চার্জ দেওয়ার মাধ্যমে কিন্তু আপনার ইয়াটাকে ব্যাটার পারফরমেন্স পাবেন না এমনকি ইয়া চার্জার গার্ড কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এমনকি আপনার ইয়ার হয়েছে যেমন বিভিন্ন টিভি বা সোশ্যাল মিডিয়াতে আপনারা জানেন সময় টিভি বা অন্যান্য টিভিতে আপনি দেখেছেন যে আপনার বারবার সার্চ দেওয়ার মধ্যেই কিন্তু আপনার আর এই মানে ব্যাটার কোনো পারপাস পাবেন না আপনার ব্যাটারি স্লো হয়ে যেতে পারে সো টিপ নাম্বার ফোর আপনি বারবার সফটওয়্যার আপডেট দেওয়ার মানে দেয় মানে আপডেট দিবেন না একটু পরে শুনে দিবেন কেননা কোম্পানি চাই ইচ্ছে শুনে যে আপনার মোবাইল ফোনটি স্লো করে দেয় ইচ্ছে করে যে আরেকটি নতুন প্রোডাক্ট কিনতে পারেন তো এ নিয়ে আপনারা ভালো করে পড়ে শুনে তারপরে আপডেট দিন নাম্বার ফাইভ সো আপনারা অনেক সময় কন্ট্যাক্ট ভাইব্রেশন দেন বা কলের সময় কাউকে ডিস্টার্ব করবো না এমন কোনো মানে ভাইবেশন তো সবাই দিতে পারে সো আমি বলবো যে এটা এটা আপনি মানে এমন লো করে লো করে রাখবেন না হাই করে রাখবেন না যে আপনার এই ফোনে কিন্তু নেট প্রবলেম হতে পারে বা আপনার ইয়াকে স্লো করতে প্রথম করে বা আপনার ইয়াকে অনেক স্লোতে স্লো করে দিতে পারে সো অনেক স্মার্টফোনে ভাইব্রেশন কিন্তু কমানো যায় সেটা আমার কমিয়ে রাখবেন কমিয়ে রাখা তেমনটা মোটামুটি কমিয়ে রাখলেই নাম্বার ছয় আপনি কম দামি মেমোরি ফোন মানে মেমোরি ব্যবহার করেন যেমন দুশো টাকায় দুশো সত্তর টাকায় ষোলো জিবি তারপরে আরও আছে কম দামি কোনো ইয়াতে ব্যবহার করেন তো এটি ব্যবহার করা যাবে না আপনার ফোনকে অনেকটাই অনেকটাই এমনকি ভাইরাসও এটি ঢুকতে পারে আপনার ফোনে তো আপনি ব্যবহার করবেন যে একটু দামি ব্যান্ডের বা কোনো একটা ব্যান্ডের দামি ব্যান্ডের বা একটু একটু ইয়ার ভিতরে যে আপনি কোনো দোকান থেকে কিনবেন না অবশ্যই একটি ভালো দোকান বা আপনার কোনো যে দোকান থেকে আপনি ফোন কিনেছেন সেই দোকান থেকে আপনি মেমোরিটি কিনতে পারেন বলবেন যে একটা ভালো একটা মেমোরি নাম্বার <laughs> সাত তো টিপস নাম্বার সাথে আমি বলবো যে আপনার আর ফোনে বছরের বছর ব্যবহার করেছেন কিন্তু আপনার কোনো ইয়া প্রথম যেই ব্যাটার মানে ব্যাটার কোনো একটি পারফরমেন্স পেয়ে থাকেন কিন্তু এখন সেটা পাচ্ছেন না মানে কিছুটা তো পাবেন একটি টিপস দিলে তো সেটি হচ্ছে যে আপনি বছরে বছর দিলে আপনার মেমোরি কার্ড ইয়া ইয়াটাকে কিন্তু রেজিস্টার্ড মারতে পারেন রেজিস্টার্ড মারার কারণ হচ্ছে যে আপনার সব কিছু যাবে গিয়ে আবার নতুন কিছু আসবে তো নতুন কিছু আসলে বলবেন আমার মেমোরিতে অনেক কিছু আসছে সেগুলোতে আমি কীভাবে ইয়া করবো তো সেই মেমোরিটা সিম মেমোরি কার্ডটি কিন্তু সরিয়ে দিতে পারেন আর টিপস নাম্বার আটে আমি যেটা বলবো যে আপনার কোনো মোবাইলে চারশো মানে চৌষট্টি জিবি আছে সেটাকে আমি কেন আরেকটা ইয়া শুধু খরচ করব তাই একটা মেমোরি কিন্তু অবশ্যই লাগবে যে আপনার ইয়াকে রান করতে পারেন তো যদি আপনি যদি এমন বলবেন অনেক ইয়া আছে কেমনে আমি ভালো খারাপ বলবো তো এত কিছু লাগবে না শুধু আপনার গুগল ড্রাইভেই আপনি সব কিছু পালিয়ে রাখতে পারেন কি দরকার শুধু শুধু মোবাইলের ইয়া খরচ করার জন্য টিপস নাম্বার নয় টিপস নাম্বার নয়তে আমি যেটাই বলবো যে আপনার বদ্রপাতের সময় অনেকে জানেন যে আপনার বদ্রপাতের সময় চার্জ দেওয়া উচিত না উচিত না বলতে চার্জ দেওয়ার মধ্যেই না মানে আপনার ফোনে চার্জ দেওয়ার মধ্যেই না আপনি ইলেকট্রনিকের ভিতরে কিন্তু বদ্রপাতের সময় অনেকে জানেন ফ্যান টিভি এমনকি ফিস কিন্তু চাইলে তেমনকি আপনি শতভাতের সময় না দিলেই বেটার কোন একটা ফার্মেসি পাবেন আপনি আর কি যদি দেন আর যদি দেয় আল্লাহ না করুক যে আপনার কি ডেট হয়ে যেতে পারে টিপস নাম্বার টেন তো টিপস নাম্বার টেনে আমি যেটি বলবো যে আপনার একটি মানে আপনার ফোনে সব ওয়াইফাই তারপরে ডাটা লোকেশন অন থাকে এমনকি আমারও থাকে আছে তো সেটিকে আমি যেটা বলবো যে আপনার এইগুলা বন্ধ করে দেবেন কেননা এটি আপনার চাঁদকে অনেক দ্রুত কিন্তু শেষ করে দিতে দেয় আর কি আর যদি আপনি ইয়াটি আপনার সাময়িক সময়ের জন্য করেন যে সময় আপনার সময় লাগবে তখন আপনি অন করেন সময় যে সময় লাগবে না তো বন্ধ করে দিন শুধু শুধু ইয়া করে মানে আপনার স্বাস্থ্য দিনে লাভ নেই আর চার্জের সময় কিন্তু অবশ্যই চার্জের সময় আমি যেটা বলবো অবশ্যই ডাটা এবং কি ওয়াইফাই বা লোকেশনগুলো অফ করে রাখাই বেটার হয় তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার বেল আইকন প্রেস করুন এবং ভিডিওটি বেশি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে পারেন